এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য দ্বাদশ সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট প্রকাশিত হয়েছে তার সমাধান নিয়ে হাজির হয়েছি আজকে আমি আলোচনা করব তোমাদের পথবিজ্ঞানের অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ পথবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট নাম্বার হচ্ছে তিন অর্থাৎ এটা তোমাদের তিন নাম্বার অ্যাসাইনমেন্ট এই নিয়ে মোট তিনটি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে তোমাদের এখানে দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টের নির্দেশনা অর্থাৎ প্রশ্ন তো এখানে তোমাদের শিরোনাম হচ্ছে সমতল দর্পণে কোনো লোকের প্রতিচ্ছবি এবং আলুর প্রতিফলন এটি হচ্ছে তোমাদের শিরোনাম ভালো করে নাও এটি হচ্ছে তোমাদের শিরোনাম তারপরে এখানে দেখতে পাচ্ছ একটি চিত্র রয়েছে চিত্রের মধ্যে লেখা রয়েছে একটি সমতল দর্পণ প্লে মিরর তারপর এখানে দেওয়া রয়েছে এই যে একটা এটা হচ্ছে তোমাদের সমতল দর্পণ মানে একটু হচ্ছে একটা সমতল দর্পণ তারপর এটুকুর উচ্চতা হচ্ছে কি এইচ এখানে দেখতে পাচ্ছ এখানে একটি মানুষ দাঁড়িয়ে রয়েছে এবং এখানে একটা এক্স একটা বিন্দু দেওয়া রয়েছে তো তোমাদের এখানে চলো আমরা প্রশ্নটা দেখে কি বলা হয়েছে চিত্রে একটি লোক সমতল দর্পণে তার প্রতিফলন পর্যবেক্ষণ করছে অর্থাৎ এই লোকটি করছে আয়নার সামনে দাঁড়িয়ে দেখছে নিজেকে মানে কিরকম প্রতিফলিত হয় সেই তারপর এখানে দেওয়া রয়েছে দর্পণের উল্লম্ব উচ্চতা হচ্ছে এইচ অর্থাৎ এইটুকু হচ্ছে তোমাদের অর্থাৎ কি উচ্চতা দর্পণের উচ্চতা তাহলে এখানে বলা হচ্ছে এক্স বিন্দুর প্রতিবিম্ব দেখার জন্য প্রয়োজনীয় রশিচিত্র অঙ্কন করো অর্থাৎ এই যে যে একটা বিন্দু এইটার যদি আমি প্রতিফলন দেখতে চাই প্রতিবিম্ব দেখতে চাই তাহলে আমার চিত্রটা ঠিক কীরকম হবে সেটাই আমাদের এখানে নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এরপর একটা দেখি খ নম্বরে কি বলা হয়েছে রশিচিত্রে আপতন কোণ দেখা বলা হয়েছে অর্থাৎ তোমাদের এখানে তোমরা রশিচিত্র অঙ্কন করবো তো এই কর্মতে যে একটা আপতন কোণ প্রতিফলন সৃষ্টি হবে সেখানে আপতন কোণ কিভাবে সৃষ্টি হলো সেটার জাস্ট একটা বর্ণনা দিয়ে দিবে তাহলে তোমাদের আনসারটা হয়ে যাবে তো এরপর বলা হয়েছে রশিদের প্রতিফলন কোন দেখা মনে করো প্রতিফলন কোন আর এবং আগেরটা কিন্তু আপতন আয় ধরতে হবে তো এখানে লক্ষ্য করো রশিদের প্রতিফলন কোন আর বলতে এখানে বোঝানো হয়েছে যে ঠিক আগেরটার মতো ওই খর মতো গ করতে হবে যেমন এখানে তোমাদের জাস্ট চিত্রটা একে কতে চিত্রটা আঁকলা খ কি করতে হবে একটা বর্ণনা দিতে হবে এবং তাতে প্রতিফলনের মধ্যে একটা বর্ণনা দিতে হবে অর্থাৎ প্রতিফলন কোনটা কীভাবে হলো উলম্ব রেখা তারপর এখানে আমরা অবিলম্ব এইগুলির উপর ভিত্তি করে আমাদের এখানে কি করতে হবে প্রতিফলন কোনটা দেখাতে হবে এরপরে রয়েছে আপতন কোণ অপ্তিফলন কোণ পরিমাপ করে এদের মানগুলো লিখো তো এখানে তোমাদের এনে তো কোনো সিস্টেম দেওয়া নাই যে আমরা কীভাবে নির্ণয় করব সিস্টেম দেওয়া নাই যে আমরা কিভাবে নির্ণয় করব তো আমরা যে জ্যামিতির নিয়মটা শিখেছি না সেই নিয়ম অনুসারে আমরা এখানে কি করব সেই আপতন কোণ এবং প্রতিফলন কোণটা নির্ণয় করব কিভাবে যে মনে করো চা ধরে এখানে আমরা আমাদের সবকের কাছে জ্যামিতি বক্স আছে তো কোনটা অঙ্কন করার পর সেখানে চা ধরে তারপর আমরা কি করব ক্যালকুলেশন করে ফেলবো তো এরপরে যেটা রয়েছে তোমাদের ওমো নাম্বার প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ রশিদটির অঙ্কন পূর্বক লোকটির প্রতিবিম্বের অবস্থান আকার প্রকৃতি নির্ণয় করো অর্থাৎ তোমরা যেহেতু দু হাজার সালে কিছুদিন পরে এসএসসি পরীক্ষাতে যাচ্ছ তো আশা করি তোমাদের সকলের মাঝেই এই ধারণাটা রয়েছে কীভাবে রশিদ্র অঙ্কন করতে হয় বস্তুর অবস্থান আকার প্রকৃতি জিনিসটা কি তবু আমি এই উত্তরে তোমাদের সুন্দর করে বিশ্লেষণ করে দিয়েছি এবং আমি বুঝে বুঝেও দিব তো চলো এখন একটু নির্দেশনাগুলি দেখি কি কি বলা হয়েছে মূল্য নির্দেশনা তো এখানে দেখতে পাচ্ছ ক নম্বর কতে রশি চিত্রাঙ্কন করতে পারলে এক নম্বর গ্রহণযোগ্য রশি চিত্রাঙ্কন করতে পারলে দুই নম্বর খতে বলা হয়েছে আপতন কোন থাকতে পারলে এক নম্বর এবং এখানে দেখতে পাচ্ছ প্রতিফলন দেখাতে পারলে এক নম্বর অর্থাৎ খ এবং গ নাম্বার দুইটার জন্য তোমাদের জাস্ট এক করে দেওয়া হবে তো হালকা একটু বর্ণনা দিয়ে লিখে ফেললেই তোমাদেরকে এক দেওয়া হবে এখানে তোমার নাম আমার কোনো সুযোগ নেই তাহলে ঘ নম্বরে বলা হয়েছে আপতন কোন প্রতিফলন কোন পরিমাপ করতে পারলে এখানে যদি তোমরা ছাত্র দিয়ে পরিমাপ করতে পারো এবং আপতন কোন প্রতিফলন কোন পরিমাপ করে এদের মান যদি লিখতে পারো তাহলে দুই দুই দেওয়া হবে তারপর ওম নাম্বার যেটা বলা হয়েছে রশিদিত অঙ্ক করতে পারলে এক নাম্বার রশিদিত্র অঙ্কন করতে পারলে দুই নাম্বার গ্রহণযোগ্য রশিদ অঙ্কন করতে পারলে দুই নাম্বার আর রশিদিত অঙ্কন পূর্বক লোকটির প্রতিবিম্বের অবস্থান আকার প্রকৃতি বিশ্লেষণ করতে পারলে তিন নাম্বার এরপর হচ্ছে অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে ওমা নাম্বার একটু ভালো করে বুঝো রশি অঙ্কন করতে হবে অর্থাৎ যেরকম একটা রশি অঙ্কন করেছে ঠিক এরকম একটা রশি চিত্র অঙ্কন করতে হবে এরপর রশি যাতে ঠিক হয় সঠিক হয় আমি যেটা করেছি আমি আশা করি সঠিক আছে তো তোমরা অবশ্যই অ্যাসাইনমেন্টে ভালো করে লিখবে এবং যে শুনে তারপর অ্যাসাইনমেন্টটা লিখবে তো এখানে দেখতে পাচ্ছ রশিচিত্র অঙ্কন পূর্বক লোকটির প্রতিবিম্বের অবস্থান আকার প্রকৃতি বিশ্লেষণ করতে পারবে অর্থাৎ তোমাদের এখানে বলে দিতে হবে অবস্থান কোথায় অবস্থান মানে লোকটি কোথায় অবস্থান করছে অর্থাৎ লোকটি থেকে প্রতিবিম্বটা কতটুকু দূরে অবস্থান করছে এরপর হচ্ছে আকার আকার হচ্ছে বড় না ছোট না সমান এটা হচ্ছে তোমাদের প্রতিবিম্বের আকার তারপর প্রকৃতি প্রকৃতি হচ্ছে কি এটা অস্তব না বাস্তব না সোজা না উল্টো এইগুলি হচ্ছে তোমাদের প্রকৃতি তো এরপর হচ্ছে গ্রহণযোগ্য রসিদ অঙ্কন পূর্বক লোকটির প্রতিভার অবস্থান আকার প্রকৃতি সম্পূর্ণ উত্তরটা যদি তুমি সাজিয়ে গুছিয়ে লিখতে পারো তাহলে তোমাকে চাই চারিতে হবে তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন চলো একটু দেখে নিই তোমাদের মোট প্রতি নম্বর হচ্ছে দশ এখান থেকে এইটা জিনিসটা তোমাদের বোঝার পর রয়েছে শূন্য থেকে শূন্য চার পেলে অগ্রতি প্রয়োজন শূন্য পাঁচ থেকে শূন্য ছয় পেলে হচ্ছে তোমাদের ভালো সাত পেলে উত্তম আর আট থেকে দশ পেলে অতি উত্তম তো আশা করি তোমরা অ্যাসাইনমেন্টের সম্পর্কে ভালো একটা ধারণা পেয়ে গেবে তো চলো এখন আমরা দেখে নিই এর উত্তরটা আমরা কীভাবে লিখবো তো দেখে নেওয়া যাক এর উত্তরটা তো ক নং প্রশ্নের উত্তর তো এখানে দেখতে পাচ্ছ ক নং প্রশ্ন তোমাদের যেটা বলা হয়েছিল যে এক্স বিন্দু প্রতিবিম্ব অঙ্কন করে একটা রশিদ অঙ্কন করে দেখা বলা হয়েছিল তো এখানে দেখতে পাচ্ছ এক্স মানে বিন্দুর প্রতিবিম্ব এখানে যে লোকটির পায়ের নিচে যে একটা এক্স বিন্দু ছিল সেই বিন্দুর প্রতিবিম্ব নির্ণয় করতে বলা হয়েছে অর্থাৎ এখানে নিম্নে এক্স বিন্দুর প্রতিবিম্ব দেখার জন্য প্রয়োজনীয় রচিত্র অঙ্কন করা হলো অর্থাৎ এখানে আমরা কি করলাম একটা রচিত্র অঙ্কন করলাম তো এখানে দেখতে পাচ্ছ রসিচিত্রটি এখানে দেখতে পাচ্ছ এখানে এস এক্স ড্যাশ তারপরে যে এটা একটু এক্স বিন্দু যেটা এখানে মানুষ এখানে মানুষটা দাঁড়িয়ে ছিল প্রশ্ন মধ্যে তো এটাই হচ্ছে তোমাদের রসিচিত্র তো এখানে হচ্ছে এক্স বিন্দু এক্স বিন্দু থেকে প্রথমে এখানে একটি রসিক তারপর এখান থেকে যে ও এন হচ্ছে তোমাদের বিলম্ব আয় পতন গুণ প্রতি প্রতিফলন কোণ তো এখান থেকে আপতিত হওয়ার পর ওয়ার পথে কি হয়েছে প্রতিফলিত হয়েছে অর্থাৎ এই পথে প্রতিফলিত হয়েছে এবং ঠিক তারপরে কি হয়েছে আমরা দুটিকে পিছনের দিকে বর্ধিত করলাম তাহলে এটা দেখতে পাচ্ছ তুমি এক্সটা তোমাদের এখানে বর্ধিত হয়ে এক্সেস চলে গেছে এবং এটা কি হয়েছে এটা আর কাছে কিন্তু এক্সেস হতে আসছে বলে মনে হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমাদের মোট প্রতিবিম্বটাই হচ্ছে কি এই এক্স ড্যাশ তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো তো চিত্র এক্স এর প্রতিবিম্ব এক্স ড্যাশ দেখানো হলো ঠিক আমাদের উত্তর লাইনের ক্ষেত্রে আমরা প্রতিবিম্বটা অঙ্কন করি ঠিক সেরকমভাবে এখানে প্রতিবিম্বটা নিয়মটা আঁকা হয়েছে কিন্তু নিয়মটা একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে উত্তর লাইনের অবস্থিত মানে প্রতিষ্ঠিত হচ্ছে বলে মনে হচ্ছে আর এখানে এটা থেকে আসছে বলে মনে হচ্ছে এই হচ্ছে তোমাদের ক নাম্বার প্রশ্নের উত্তর আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো তো চলো আমরা খ নাম্বার চলে যাই দুঃখিত এটা খ নাম্বার প্রশ্নের উত্তর হবে এখানে খ নাম্বার হবে তো খ প্রশ্নের উত্তর তো চিত্র এক এ এক্স এর প্রতিবিম্ব এক ড্যাশ দেখানো হয়েছে যেখানে এক্স হতে আপতিত রশ্মি এক দর্পণে অবিন্দিত হয়েছে এখানে দর্পণের উপর অবিলম্ব ও এন আপতিত রশ্মি ও এক্স অবিলম্ব ও এন এর সাথে উৎপন্ন কোন এক্স ও এন আই হলো আপত কোন তো এই হচ্ছে তোমাদের খ নম্বর প্রশ্নের উত্তর তো আমি তোমাদের চিত্র থেকে ভাগ করে বুঝিয়ে দিয়েছি দেখো উক্ত চিত্র একে এক্স এর প্রতিবিম্ব এক্স আমরা এখানে কতই পেয়েছিলাম এক্স এর প্রতিবিম্ব কি এক্স ড্যাশ এটা আমাদের এটা হচ্ছে এক্স এটা হচ্ছে এক্স এক্স এর প্রতিবিম্ব এক্স ড্যাশ তারপরে হচ্ছে যেখানে এক্স হতে আপতিত রয়েছে এক্স ও দর্পণে এই যে এক্স হতে আপতিত রয়েছে এই যে এক্স ও দর্পণে দর্পণটা হচ্ছে কি পি কিউ এক্স হচ্ছে আপতিত রশ্মি পি কিউ হচ্ছে দর্পণ দর্পণে প্রতিফলিত আপতিত হওয়ার পর এখানে দেখতে পাচ্ছ অবিলম্ব হচ্ছে কি ওয়েন এটা হচ্ছে তোমাদের অবিলম্ব তারপর এখানে দেখতে পাচ্ছ আপতিত রশ্মি ও এক্স এই যে আপতিত রশ্মি ও এক্স এখানে দেখতে পাচ্ছ ওয়েন তে উৎপন্ন কোন যে কোন উৎপন্ন করেছে ও এন তাই অর্থাৎ এক্স ও এন এটাই হচ্ছে তোমাদের প্রতিফলন আপতন কোণ তো এই হচ্ছে তোমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর তো বারবার বলে দিচ্ছে এটা কিন্তু কোন এটা হচ্ছে তোমাদের খ নাম্বার এরপর হচ্ছে তোমাদের গ নম্বর প্রশ্নের উত্তর উক্ত চিত্রে ঠিক আগের মতনই উক্ত চিত্রে এক্স এর প্রতিবিম্ব এক্স ড্যাশ দেখানো হয়েছে যেখানে ঠিক এখানে এক্স ডেস্ট প্রতিবিম্ব দেখানো হয়েছিল এখানে এক্স আপতিত রয়েছে এক্স দর্পণ আপতিত হয়ে ও আর পদে কি হয়েছে প্রতিফলিত হয়েছে তো এখানে দর্শনের উপর অর্থাৎ দর্পণের উপর একটা দুঃখিত দর্পণ হবে দর্পণের উপর অবিলম্ব ও এন আমরা এটা একসঙ্গে বুঝে এসেছি তো প্রতিফলিত রশ্মি ও আর অবিলম্ব ও এন এর উৎপাদন কোন N O R is equal R হলো কি প্রতিফলন কোন তো এইটুকুলেই তোমাদের এক এক দেওয়া হবে এটা হচ্ছে তোমাদের গম্বর প্রশ্নের উত্তর তো আশা করি প্রশ্নটা বুঝতে পেরেছো তো এখন আমরা দেখবো ঘ নম্বর প্রশ্ন তো ঘ নম্বর প্রশ্নে যেটা বলা হয়েছে নিম্ন আপতন ও প্রতিফলন কোন পরিমাপ করে মান নির্ণয় করা হলো চিত্র এক হতে পাই এক্স বিন্দুর আপতন কোন কোন এখানে কোন দুই এসে পড়েছে দুঃখিত এক্স বিন্দুর আপতন কোন X O N is equal I এবং প্রতিফলন কোন N O R is equal R তো চাতা এর সাহায্যে পরিমাপকৃত আপতন কোণের মান X O N I thirty six degree এবং প্রতিফলন কোণের মান N R thirty six degree অর্থাৎ আমরা জানি আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর কি হয় সমান হয় এবং এই কোণটা তোমরা চিত্রটা আঁকার পরে চিত্রটা ভালোভাবে আঁকবে আঁকার পরে চাতা একটু পরিমাপ করে নিবে যদি এর থেকে বেশি হয় তাহলে ওই মানটাই লিখবে ইজিলি হবে এরকম কোনো না তো যা প্রতিফলনের দ্বিতীয় সূত্রকে কি করে মেনে চলে এই হচ্ছে তোমার ঘ নম্বর প্রশ্নের উত্তর চলে আমরা ও নম্বর নেই নিম্নের চিত্র অঙ্কন পূর্বক লোক প্রতিবিম্বের অবস্থা আকার ও প্রকৃতি বিশ্লেষণ করা হলো তো এখানে হচ্ছে আমাদের শুরু মনে করি পি কিউ সমতল দর্পণের সামনে এক্স এইচ মানুষটি দাঁড়িয়ে আছে তো যার এই ছিল মাছটির মাথা এবং এক হলো কি পা চিত্রটা লক্ষ্য করো এই হচ্ছে আমাদের চিত্র তো চিত্রের মধ্যে এস হচ্ছে মানুষের পা এইচ হচ্ছে মানুষের মাথা তো এখান থেকে ঠিক কীরকমভাবে চিত্রটা অঙ্কন হয়েছে তো এইচ থেকে একটা রশ্মি এই পি কিউ হচ্ছে অবিলম্ব অর্থাৎ তোমার আয়না দুঃখিত পি কিউ আয়না এইচ থেকে একটা রশ্মি আয়নাতে পড়েছে তো সেটা কি হয়েছে ও এক্স পথে প্রতিফলিত হয়েছে ঠিক অনুরূপভাবে এটাকে যদি আমরা পিছনের দিকে বর্ধিত করি যেহেতু এটি বাস্তব মিলিত হচ্ছে না তো পিছনের দিকে বর্ধিত করলে এখানে পাচ্ছ এইচ ড্যাশ এবং কি এক্স ড্যাশ তো সেক্ষেত্রে আমরা যদি এটাকে যোগ করি তাহলে এখানে এইচ ড্যাশ এক্স ড্যাশ হচ্ছে এইচ এক্স এর কি প্রতিবিম্ব তো চলো এর একটু বাংলা রয়েছে তাহলে চিত্র লোকটির প্রতিবিম্ব অবস্থান তো চলো এর একটু বাংলা রয়েছে আমরা বাংলাটা দেখনি লোকটির মাথা এ একটু বাংলা রয়েছে আমরা বাংলাটা দেখনি লোকটির মাথা এইচ সমতল দর্পণে এইচ এম একটা রশ্মি এ বিন্দুতে আপতিত হয়ে প্রতিফলনের সূত্রসারে এম এইচ পথে ফিরে আসে অপর এইচ ও রশ্মি দর্পণে এইচ ও বিন্দুতে আপতিত হয়ে ও এক্স পথে ফিরে আসে এখন এইচ এম এবং ও এক্স রশ্মিকে পিছনে বর্জিত করলে তা এইচ ড্যাশ এক্স ড্যাশ প্রতিবিম্বের সৃষ্টি করে তাহলে এইচ এক্স এর কাল্পনিক প্রতিবিম্ব হয় এইচ এক্স তা সত্যি অর্থে কি হয়নি মিলিত হয়নি তাহলে লোকটির প্রতিবিম্বের অবস্থান আগে থেকে সমদূরবর্তী প্রতিবিম্বের আকার সমান ধুকের প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে অবস্থা এবং সোজা তো এই হচ্ছে তোমাদের সেগমেন্টের উত্তর এখানে আগরি তোমরা সম্পূর্ণ বুঝতে পেরেছো প্রতিবিম্বের অবস্থান অর্থাৎ আয়নাকে পিছনের দিকে সমদূরত্ব অবস্থিত প্রতিবিম্বের আকার হচ্ছে বস্তুর আকার যতটুকু প্রতিবিম্বের আকার কতটুকুই প্রতিবিম্বের প্রকৃতি হচ্ছে অবস্থা বসুজা অর্থাৎ এটা বাস্তব নয় তো এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তর তো আগে তোমরা অ্যাসাইনমেন্টটা বুঝতে পেরেছো এটি হচ্ছে তোমার পদার্থবিজ্ঞান দ্বাদশ অধ্যায়ের দ্বাদশ